আজকে আমরা শিখব কিভাবে ইমেজ কম্প্রেস করতে হয় কারণ কম্প্রেস করার খুব প্রয়োজনীয়তা আছে আমরা যারা ওয়েবসাইটে কাজ করি তারা জানি যে আমাদের যদি কোনো ইমেজ দশ এমপি বা তার থেকেও বেশি এমপি থাকে তাহলে যদি আমরা কম্প্রেস না করেই শুধু আমরা ওয়েবসাইটে সেটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট র্যাক করবে না দেন লোডিং নিতে অনেকটা সময় লাগবে যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমেজটাকে অপটিমাইজেশন করতে হবে তো আপনি এটা কিভাবে করতে পারেন সেটাই আজকের ক্লাসে আমরা দেখব তো আমার যেহেতু এই ওয়েবসাইটটা আমি কালকে তৈরি করছি এটা একটা এক্সপোর্ট এক্সপোর্ট ওয়েবসাইট যেটার মাধ্যমে আসলে এই জিনিসপত্রগুলো বিক্রি করা হয় এটা একটা একটা লাইভ ক্লাস চলতেছে কারণ হচ্ছে এটা আমাদের ক্লায়েন্টের জন্য কাজটা করা হয়েছিল তো আমি এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমাদের এটার একটা ইমেজ দরকার আমাদের একটা একটা ইমেজটাকে সেট করব কিভাবে ইমেজটা সেট করতে হয় সেটা দেখব তার আগে আমি এখানে লগ ইন করে নিলাম কারণ হচ্ছে আমাদের একটা পেজের এই ছবিটা আমার খুব একটা ভালো লাগতেছে না আর আমি যেখান থেকে ছবি নেই সেটা অনেকটা মানে কি বলবো আর সেটা অনেক হাই কোয়ালিটি বা হাই রেজলিউশনের ছবি কিন্তু আমরা যদি আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যদি আমি এই কম্প্রেস করি ইমেজটা তাহলে কি আমাদের ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে কিনা এটা কখনোই হবে না কারণ কোয়ালিটি আমরা ঠিক রেখে আমরা সব কিছু কোয়ালিটির সব কিছু ঠিক রেখে শুধু আমরা ইমেজটাকে কম্প্রেস করব মানে ইমেজের সাইজটা এমবির সাইজটা কমিয়ে দিব সব কিছু ঠিক থাকবে আপনি ধরার কোনো স্কোপ পাবে না শুধু এইটুকু আমরা করব ঠিক আছে তো আমার এখানে আমি আপনাদেরকে দেখাই তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিব ধরেন আমার এই ছবিটা খুব একটা পছন্দ হচ্ছে না নাম হচ্ছে রাইস তো রাইসের আমার একটা ছবি দরকার যেটার মাধ্যমে আমি মূলত আমার ওয়েবসাইটের ফুল কাজটা ভালোভাবে করতে পারবো এর জন্য আমি আমার এলিমেন্টরে চলে যাব এলিমেন্টরে আমি সব কিছু আপনাদেরকে দেখাই ইজিভাবে যাতে আপনারা সহজে যেন এই কাজটা করতে পারেন আমি এলিমেন্টরে চলে যাচ্ছি তো এলিমেন্টরে যাওয়ার আগে আপনাদের অবশ্যই আপনার ছবিটা ডাউনলোড করে নিতে হবে অথবা যদি ডাউনলোড থাকে তাহলে তো হয়েছেই ঠিক আছে? তো আমি এলিমেন্টরটাকে ওপেন হোক কারণ এলিমেন্টর যখন ওপেন করব, ওপেন করার পরে এই পেজ থেকে অন্য কোনো পেজে যাওয়া ভালো হবে না, এটা চলে যাবে সমস্যা হয়। তো আমরা এখানে একটা ইমেজ ডাউনলোড করব। রাইসের একটা ইমেজ ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড করার জন্য আমার সাবস্ক্রিপশন কেনা আছে এনবাটোর। এনবাটো ওকে এটা আমাদের সাবস্ক্রিপশন কেনা আছে তো আমি আমার ইনভার্টর ইয়েতে চলে আসলাম এখানে আমি আমার এখান থেকে আমি যেহেতু আমি এখানে কিনছি টাকা দিয়ে আমি এখান থেকে ফটোটা নিব ফটোটা নিয়ে আমি এখান থেকে লিখব রাইস এখন আমি এখন আমি এই সাইটের মানে এই এনভার্টর সকল প্রিমিয়াম ছবিগুলো আমি কিন্তু নিতে পারবো আর একটু আমি দেখাবো আপনাদের একটা করে ইমেজের সাইজ কতটুকু ধরেন আমার এখানে রাইসের কোন ছবিটা নিলে বেটার হয় একটু আমি দেখি ওকে রাইস ধরেন এই ছবিটা মোটামুটি সুন্দর আছে এটাও সুন্দর আছে এটাও সুন্দর আছে তো এটাও সুন্দর আছে মোটামুটি সবই সুন্দর ঠিক আছে তো কোনটা নেওয়া যায় আমার মনে হচ্ছে এটা নেওয়াই বেটার একটু ছবিটা আমরা দেখি ভালো করে তো রাইসের এই ছবিটা বেটার আছে তো আমরা যেটা করব এখান থেকে ডাউনলোড করব তো আমি এখান থেকে আমি আমার একটা ফাইল সিলেক্ট করে নিলাম ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড করার এটা শুরু করে দিছি ওকে তো এখানে ছবিটা পনেরো এমপি তো এত এমপি যদি আমরা একটা ছবি যদি আমরা ওয়েবসাইটে আপলোড করি তাহলে গেছে আমাদের ওয়েবসাইট তো যাইবেই আর ওয়েবসাইটে ঢুকতে হইব না এরকম পাঁচটা ছটা যদি ছবি থাকে ওয়েবসাইট একদম লোডিং স্পিড অনেক কমে যাবে অনেক কমে যাবে বলার বাইরে আর কি তো আমরা এটা করার জন্য ছবিটা ডাউনলোড হয়ে গেছে আমরা দুইটা সিস্টেম অবলম্বন করতে পারি এখানে লিখতে পারেন আপনারা অনলাইন অনলাইন ইমেজ কম্প্রেসার ঠিক আছে কম্প্রেসার লিখলে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন তার মধ্যে এই যে দেখেন এখানে লেখা আছে ইমেজ কম্প্রেসার ডট কম এটাতে আপনি চলে যাবেন এই একটা মাধ্যম আছে আমি আরও কিছু সিস্টেম দেখাবো তো এখানে আসার পর আমাদের যেহেতু ছবিটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে আপনি চাইলে একসাথে অনেকগুলো ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করব আমাদের ছবির এমপিটা আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলো এমবি ঠিক আছে আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম আমাদের ছবিটা দেখেন ষোলো এমবির ইমেজটা কয় এমবিতে চলে আসে তো দেখি এটা আমি ই করলাম আর কি এখানে আপলোড করে দিলাম কমপ্লেস করার জন্য ওকে আমাদের কিছুটা সময় লাগবে ছবিটার সাইজ যেহেতু অনেক বড় পনেরো এমবি পনেরো দশমিক ছয় এমবি অনেক বড় ফাইল এটা তো দেখি তারা আমাদের অনলাইন থেকে কতবার <laughs> কমাইতে পারে ঠিক আছে তারপরে দেখি আমরা রেজলিউশনও ঠিক থাকে কিনা দুইটাই দেখতে হবে তো ওকে এটা ডাউনলোড করবো এখন ওকে এটা নব্বই পার্সেন্ট তার মানে এখন এক এমপিতে এসে পড়ছে ঠিক আছে আমরা আমাদের ফাইলে চলে যাব এখন আমি আরও একটা এখানে আমি আগে দেখব যে দুইটা রেজলিউশন কীরকম পার্থক্যটা কি সেটা দেখতে হবে আমাদেরকে আমি ওকে এখানে এটা হচ্ছে মেবি কয় এমবির একটু দেখি এটা হচ্ছে এক এমবিতে চলে আসছে দেখছেন এক এমবিতে চলে আসছে আর এটা হচ্ছে আপনার পনেরো পনেরো দশমিক ছয় এমবি ঠিক আছে তার মানে এটা কিন্তু অনেক বড় এটা আমি একটু নাম রিনেম করে নিই ওকে রিনেম করে নিলাম তাহলে আমি বুঝতে পারবো যে এটা এই ছবি এটা এই ছবি ওকে আমি এটাতে আগে ওপেন করব আপনাদের দেখানোর জন্য একদম কাজগুলো কিন্তু সিম্পল ঠিক আছে এগুলো আপনার কাজে ইট হেল্প হবে আর কি যখন আমাদের ওয়েবসাইটে কাজ করবেন দেখেন এটা হচ্ছে আমাদের মেন ইমেজ পনেরো এমবির ইমেজ আর এটা হচ্ছে আমাদের second image okay second image এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ দেখেন কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আপনি কোনো পার্থক্য পাবেন না এই ছবি দুইটা আমি একটা ইয়ে করি তাহলে আপনি বুঝতে পারবেন এখন হয়তো বোঝা যাইতেছে না আমি একটা ফোল্ডার তৈরি করি ওকে আমি এই ফোল্ডারে দিলাম তো এবার দেখেন আমি ছবিটা এবার ওপেন করি দেখেন এটা হচ্ছে পনেরো এমবির ছবি ঠিক আছে আর এটা হচ্ছে পরেরটা দেখেন কোনো পার্থক্য আছে কিনা কোনো পার্থক্য নাই একদম সেম কোনো পার্থক্য নাই ওকে এখন কিন্তু আমাদের কত এমবিতে টিকলো একা মানে ষোলো এমবি থেকে আমরা কিন্তু এক এমবিতে নিয়ে আসছি ঠিক আছে এবার আমি চাচ্ছি এই ছবিটা আরেকটু কমবে তো আরেকটা ওয়েবসাইটে চলে যাব নাম হচ্ছে টিনি পিএনজি টিনি পিএনজি লিখলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন বা নামটা দেখেন T I N E N Y PNG okay তো এই ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে আপনার যদি এখান থেকে আপনি পেড বাসন থাকলে আপনি বড় বড় ফাইল এখান থেকে অপটিমাইজেশন করে ফেলতে পারবেন তো আমাদের যেহেতু ছোটো ফাইল এক এমবির তো আমি এখানে সর্বোচ্চ আমরা পাঁচ এমবিরটা কম্পেস করতে পারবো ম্যাক্সিমাম তো আমি এখান থেকে আপলোড করলাম এখান থেকে আমার এই এখান থেকে এই ছবিটা আমি দিয়ে দিলাম এক এমপির যেটা ছবি আছে ওইটা আমি দিয়ে দিলাম এক দশমিক এক এমপি তো ওরা আমাকে আরও কমিয়ে দিবে আমার কোয়ালিটি ঠিক রেখে আমার ইমেজের সাইজটা কমে যাবে ইমেজের এমপিটা হ্যাঁ, কমে যাবে আরও দেখি তারা কতটুকু আমাকে সেভ করে দিতে পারে দেখেন তিনি আমাকে মাত্র দুই পার্সেন্ট সেভ করছে মাত্র এক এমবি টিকছে ঠিক আছে আমি যদি চাই আগের মতো করে এটা ডাউনলোড করি এটা এখান থেকে করতে পারেন অথবা এই সাইটে আমি আবার আমার ছবিটা কিন্তু আপলোড করতে পারি সেমভাবে আরও কমাইতে পারবো আমি দেখেন আরও কমাই আমি ঠিক আছে এবার আসি আরও কমাই দেখি এবার কয় পার্সেন্ট কমাইতে পারি আমি একটা ইমেজকে কতটুকু আমি কম্প্রেস করে দিতে পারবো ওকে দুই পার্সেন্ট কমছে। তার মানে কত এবার কত আসছে? ওতে মানে ৯০০ কেবিতে চলে আসছে। ৯০০ কেবিতে চলে আসছে। আপনি বুঝতে পারছেন? ষোলো এমবির মানে প্রায় ষোলো এমবির ইমেজ সেটা এখন ৯০০ কেবিতে চলে আসছে। বাকি মানে ১৪০০ কেবি উদাও। ঠিক আছে? এভাবে আপনার ইমেজগুলো অপটিমাইজেশন করতে পারেন। তো আরেকটা সিস্টেম আছে আপনি স্ক্রিনশট দিয়ে যদি এর থেকে বড় ফাইল হয় যেমন আমাদের এই ফাইলটা যদি আমি বলি কখনো কখনো অনেকটা এক এমবির উপরে চলে যায় সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবে এখান থেকে একটা সফটওয়্যার মানে একটা প্লাগ ইন বা এক্সট্রেকশন নামে নিতে হবে নাম হচ্ছে স্ক্রিনশট এটা দিয়ে আপনি আরও একটু ছোটো করতে পারেন ওকে তো আমি এটা ই করে দিই ক্লোজ করে দিই তো আমি এখান থেকে আর একটু ছোটো করি মানে ইমেজটাকে আমি আরও কমাই দিতে পারবো যদি আপনি এইভাবে করেন এটা তো রেজলিউশন যায় না তো আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে একদম সেম স্ক্রিনশট নিয়ে কাজ করতে পারেন দেখি এটাই কি হয় ওকে এবার আমি দুইটাই দেখব পার্থক্যটা কোন জায়গায় এটা হচ্ছে স্ক্রিনশট এটা হচ্ছে মেন ফাইল এটা হচ্ছে মেন ফাইল এটা হচ্ছে ওকে এটা হচ্ছে স্ক্রিনশট দেখেন কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই স্ক্রিনশটটাই মনে আরও বেটার লাগতেছে ওকে কোনো পার্থক্য নাই দেখেন কত এমবিতে চলে আসছে একদম সিম্পল কাজ ওকে এটা এক এমবির উপরে চলে আসছে তার মানে এটা আপনি কিন্তু সেমভাবে কম্প্রেস করতে পারবেন এটা নিয়ে আমি আবার কিন্তু কম্প্রেস করতে পারি তাহলে কিন্তু এক এমবি আছে এখন আমি দেখেন আরও কত <laughs> নিচে নিয়ে আসি অথবা এটা আপনি টিন টিনি পিএনজিতে নিতে পারেন দেখি কিন্তু এটাতে কম্প্রেস করে আমি টিএনই পিএনজিতে এটা নেই ওকে স্ক্রিনশটে দেখি ক্যারা মানে কোন ওয়েবসাইট কতটা আমাকে হেল্প করে ওকে তো এবার ও কমিয়ে দিছে আমাকে প্রায় উনি আশি পার্সেন্ট হিউজ একটা মানে এমপি কমিয়ে দিছে তার মানে এখন দেখতে হবে তিনি আমাকে কতটুকু হেল্প করছে ওকে টিনি পিএনজিতে আমার গেলে এই ছবিটা দুইশো কেবিতে চলে আসছে দেখেন ষোলো এমবির ইমেজটাকে আমরা দুইশো একষট্টি কেবিতে চলে নিয়ে আসলাম এখন ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন তো আবার লাইট শট তো আপনারা সবাই চিনেন একটু দেখেন লাইট শটের এটা হচ্ছে এক্সটেকশন ঠিক আছে আবার বলবেন যে আমি আবার কিভাবে করলাম এটা তো লাইট শট দিয়ে আমি স্ক্রিনশট তুলে এটা আমি আবার কমপ্রেস করে এখন প্রায় ষোলো এমবির ইমেজ আমি একষট্টি কেবিতে নিয়ে আসলাম এখন আমাদের রেজলিউশন ঠিকই আছে আমরা চাইলে এই রেজলিউশন দিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের ইমেজটাকে আপলোড করতে পারি তো আমি আমার ওয়েবসাইটে চলে যাব এখন কারণ আমার এই ইমেজটাকে চেঞ্জ করতে হবে রাইসের তো আমি চাচ্ছি এই ইমেজটা এখান থেকে সরাই দিব তো আমি এখান থেকে আসলাম এখান থেকে এসে ছবিতে আমি নিলাম ছবিতে আসার পর এবার আমি এখানে আপলোডই ফাইল করব এখান থেকে আপলোড ফাইল আপলোড ফাইল করে আমার স্ক্রিনশটের এটা হচ্ছে এত কেভি ঠিক আছে আমি বুঝতেই পারতেছি এটা তো আমি এটা এখান থেকে ওপেন করে দেবো দেখেন ছবিটা খুব দ্রুত হয়ে গেল দেন আমাদের সাইটটা কিন্তু কোনো সমস্যা হবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন এইটুক কাজ আপনাকে করতে হবে